আস্তে আস্তে আমরা যখন বড় হই তখন একটা সময় আসে যে আমরা এটা বুঝতে পারি লাইফে প্রচুর বন্ধু থাকাটা ইম্পর্ট্যান্ট না বরং যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো প্রকৃত বন্ধুদেরকেই শুধু নিজের লাইফে রাখা কারণ একটা কথা আছে an enemy is better than a fake friend অর্থাৎ একজন শত্রু একজন নকল বন্ধুর চেয়েও অনেক ভালো গৌতম বুদ্ধ বলেছেন একজন নকল বন্ধু একটি হিংস্র জন্তুর থেকেও মারাত্মক কারণ একটি হিংস্র জন্তু খুব বেশি হলে আপনার শরীরে আঘাত আনতে পারে কিন্তু একজন নকল বন্ধু আপনার মনে আঘাত আনবে তাই কে আপনার জীবনের আসল বন্ধু এবং কে বন্ধুরূপী শত্রু এটা বুঝতে শেখাটা অত্যন্ত জরুরি আপনি যদি আপনার সেই বন্ধুরূপী শত্রুকে চিনতে চান তাহলে আজ এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এবং সেই সকল বন্ধু যদি আপনার লাইফে থেকে থাকে তাহলে আজ থেকে তাদের সাথে মেলামেশা বন্ধ করুন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান আপনাকে যে ছোট করার চেষ্টা করে অর্থাৎ আপনার ওই সকল বন্ধুদের সাথে চলাফেরা না করাটাই বেটার যারা আপনাকে বা আপনার ট্যালেন্টকে সবসময় অন্যের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করে অথবা আপনাকে সবার সামনে ছোট করার চেষ্টা করে কেননা সে চায় না আপনি তার থেকে এক ধাপ এগিয়ে যান যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে সেই বান্ধবীর কাছ থেকে দূরে থাকুন যে তার ছেলে বন্ধুর কাছে আপনাকে জেনে বুঝেই অপমান করে সে নিজে বড় সাজার জন্য নাম্বার টু নেশাকারী বন্ধু আপনার বন্ধুদের মাঝে যদি এমন কেউ থেকে থাকে যারা কিনা নেশা করে তাহলে আজ থেকেই তাদের সাথে চলাফেরা বন্ধ করে দিন কেননা নেশার কারণে সে হয়তো বা এমন খারাপ কাজ করে ফেলবে যার অংশীদার আপনাকেও করে ফেলতে পারে এবং দিন দিন আপনাকেও সে নেশার দিকে উৎসাহিত করতে পারে এরকম অনেক বন্ধু আছে যে কিনা সে নিজে নেশা করে এবং আপনাকেও বলবে একবার চেষ্টা করে দেখ না ভালো লাগলে খাবি না লাগলে খাবি না আপনি যদি চেষ্টা করতে যান আর আপনার সেই চেষ্টা করাটাই আপনার জীবনের ধ্বংস নিয়ে আসতে পারে তাই নেশাকারী বন্ধুদের সঙ্গ ত্যাগ করাটাই উত্তম নাম্বার থ্রি অন্যের দোষ প্রকাশ করে আপনার এমন বন্ধুদের সঙ্গ ত্যাগ করা উচিত যারা আপনার অন্য বন্ধুদের সমালোচনা অর্থাৎ আপনার অন্য বন্ধুর দোষ আপনার সামনে এসে প্রকাশ করে কেননা নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে অন্যের দোষ আপনার সামনে প্রকাশ করে সে আপনার দোষ অন্যের সামনে প্রকাশ করে কাজেই সাবধান আপনার যে সকল বন্ধু আপনার সামনে অন্য বন্ধুদের দোষ প্রকাশ করে নিশ্চিত হয়ে যান যে আপনার দোষ সে অন্য বন্ধুদের সাথেই প্রকাশ করে নাম্বার ফোর অর্থলোভী বন্ধু আপনি সে সকল দুই নম্বর বন্ধুদের থেকে দূরে থাকুন যারা বন্ধুত্ব করছে শুধুমাত্র আপনার কাছ থেকে আর্থিকভাবে সাহায্য পাওয়ার আশায় বন্ধু হয়ে বন্ধুকে সাহায্য করাটা দোষের কিছু নয় তবে যে সকল বন্ধু শুধুমাত্র অর্থের লোভে আপনার সাথে বন্ধুত্ব করছে তাদের থেকে অবশ্যই দূরে থাকুন কারণ এরাই সেই সব বন্ধু যাদেরকে দুসময়ে পাওয়া যায় না নাম্বার ফাইভ যে আপনাকে অবমূল্যায়ন করে সেই বন্ধু থেকে আপনি দূরে থাকুন এবং আপনার জীবন থেকে তাকে বের করে দিন যে আপনার কোনো কথাকেই মূল্য দেয় না যখন আপনি বন্ধুর সাথে আছেন তখন আপনার যাতে ব্যাখাপ্পা মনে না হয় অর্থাৎ আপনাকে কিছু বলার আগে বারবার ভেবে বলতে হচ্ছে সেটা হোক মজাদার কিংবা গুরুত্বপূর্ণ কেন ভাবতে হচ্ছে কারণ আপনার বন্ধু আপনাকে অপমান করতে পারে এবং সে আত্ম অহংকার দেখাতে পারে তাহলে নিশ্চয়ই সে আপনার বন্ধু হওয়ার যোগ্য নয় সো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এরকম বন্ধুদের সাথে চলাফেরা করে এবং আরেকটা কথা আমি আমার এই ভিডিওটা আমার সেই সকল বন্ধুদের ডেডিকেট করতে চাই যারা আমাকে প্রথম থেকেই সাপোর্ট করে যাচ্ছে ধন্যবাদ সবাইকে